everyone, this is Antara. Welcome back to my channel. নিয়ে একটা কুইক পিক সিরিজের ভিডিও অ্যান্ড এই টপিকটা কিন্তু খুব ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্টেন্ট তো একটা ডান্স পারফরমেন্সের ডান্সটাই কি সব থেকে ইম্পর্টেন্ট জিনিস ইয়েস ডেফিনেটলি একটা ডান্স তো ডেফিনেটলি একটা ইম্পর্টেন্ট জিনিস একটা পারফরমেন্সের জন্য but that is not the only important thing আরও অনেক কিছু কিন্তু ফ্যাক্টর আছে একটা ডান্সারের ডান্স পারফরমেন্সটাকে একদম পারফেক্ট করার জন্য তো কুইক ফিক সিরিজের মধ্যে আমি টপিকটা নিয়ে এসেছি যেটার মধ্যে আমি এই ধরনের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের সাথে আলোচনা করব যেটা তোমাদের পারফরমেন্সটাকে আরও সুন্দর করে তুলবে একজন ডান্সার পারফর্ম করার আগে তার সবথেকে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে যেটা পারফর্ম করতে চলেছে মানে ডান্স সেইটাকে নিজেই ভালো করে প্রিপেয়ার করা নিখুঁতভাবে সেটাকে প্র্যাকটিস করা এবং সেটাকে তারপর প্রেজেন্ট করা স্টেজে বাট এটা ছাড়া আরও অনেক এক্সটার্নাল ফ্যাক্টরস রয়েছে যেগুলো কিন্তু তোমাদের ডান্সটাকে আরও বেশি এনহ্যান্স করে তুলবে সেরমই কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টরস নিয়ে আমি কিন্তু আগামী কয়েকটা ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব এরপর তোমরা হয়তো ভাবছো যে এই এক্সটার্নাল ফ্যাক্টরস আবার কি জিনিস সেগুলো তোমরা সবাই জানো সেগুলো কি সেগুলো যে ধরো তোমার স্টেজ স্টেজ বলতে শুধু আমি বলছি না হল বা স্টেজ স্টেজ বলতে এনিওয়্যার যেখানে তোমরা পারফর্ম করছো সেটা তোমার স্টেজ হতে পারে মানে প্রপার স্টেজ হতে পারে মাঠ হতে পারে ক্লাব হতে পারে স্কুল কলেজ হোয়াট এভার যেখানে তুমি পারফর্ম করছো সেটাকেই কিন্তু স্টেজ বলতে পারি আমরা তার সাথে আছে লাইটিং সেইখানে ডান্স যেখানে করবে সেইখানকার লাইটিং কেরম আছে তারপর হচ্ছে makeup hairstyle costume everything matters a lot to make your dance beautiful তো আজকের টপিকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে তোমরা একদম নিট অ্যান্ড ক্লিন হেয়ারস্টাইল এবং মেকআপ করতে পারো first let's talk about your hair ডান্সের সময় হেয়ার স্টাইলটাকে একদম নিট অ্যান্ড ক্লিন করে করাটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কারণ তোমার চোখে মুখে যদি চুল এসে পড়ে ডান্সের সময় সেটা কিন্তু তোমার জন্য খুব অস্বস্তিকর তুমি ডান্সটা কনসেন্ট্রেশন দিয়ে করতেই পারবে না দ্বিতীয়ত তোমাকে যারা দেখবে মানে দর্শকরা সেও কিন্তু দেখতে খুব একটা কমফর্ট ফিল করবে না যে তোমার মুখে চোখে চুল এদিক ওদিক বেরিয়ে রয়েছে এটা একটা ডিস্ট্র্যাকশন বলতে পারো সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে তোমাদের চুলটাকে একদম নিট অ্যান্ড ক্লিন করে বাঁধবে জেনারেলি আমরা খোপা করে থাকি বা আমরা দুটো বেনুনি করে থাকি যে কোনো ফোক ডান্সে হতে পারে সাইডে খোপা হতে পারে লম্বা বেনুনি হতে পারে যেভাবেই হোক আমরা কেউ এরকম ওপেন হেয়ারে তো জেনারেলি ডান্স করি না আনটিন অ্যান্ড আনলেস ওই ডান্সের টপিকটা বা ইমোশানটা ওটা ডিমান্ড করে তো চুলটাকে নিট অ্যান্ড ক্লিন বাঁধার জন্য তোমাদেরকে ইউজ করতে হবে hair oil yes I know তোমরা এটাকে ডিসঅ্যাগ্রি করবে আর অনেকেই আছো যারা এটা ইউজ করবে না ইভেন আমিও করতাম না বিকজ আমার টিচাররা ছোটোর থেকে বলে আসতো যে ডান্সের শো থাকলে ফাংশন থাকলে প্লিজ অ্যাপ্লাই অয়েল আদারওয়াইজ এই ছোটো ছোটো বেবি বেবি খোঁচা খোঁচা হেয়ারগুলো সব বেরিয়ে থাকে উইচ ডাজেন্ট লুক গুড ছোটোবেলায় তো আর আমার এরকম মানে এখন তো নয় স্ট্রেট মানে সমান চুল আছে বাট তখন ছিল সামনে ছোট পেছনে বড় হোয়াট এরকম খুব ক্লামজি হেয়ার ছিল ফ্রিজি হেয়ার ছিল যার জন্য কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যেত সব জায়গায় এরম ক্লিপ গুজে গুজে রাখতে হতো খুব খুব বাজে লাগে ডেফিনেটলি দেখতে বাট তখন ওটাই ফ্যাশন ছিল যে তেল মাখবো না শ্যাম্পু করা চুল <laughs> আমি জানি জন্য এরকম আছো নিশ্চয়ই তোমরা তোমরা রিলেট করতে পারবে আমার সাথে বাট যারা তেল লাগাতে চাও না আমি ফার্স্ট তো তোমাদেরকে সাজেস্ট করবো যে তোমরা হেয়ার অয়েলিং করো বাট সব সময় এটা সম্ভব হয় না আর হেয়ার অয়েলিং করে রাস্তায় বেরোনোটাও আজকাল খুব risky because pollution and everything dust সব কিছু অ্যাকিউমুলেট হয়ে যায় চুলে তোমরা যদি অয়েলিং না করতে চাও তাহলে আমি সাজেস্ট করবো তোমরা হেয়ার স্প্রে ইউজ করতে পারো হেয়ার সেরাম ইউজ করতে পারো বাট তোমরা যদি একেবারেই একদম কেমিক্যাল প্রোডাক্ট চুলে ইউজ করতে না চাও তাহলে কিন্তু একটা খুব ন্যাচারাল প্রোডাক্ট তোমাদেরকে আমি সাজেস্ট করতে পারি তোমরা ইউজ করতে পারো ওয়াও স্কিন সায়েন্সের এই অ্যালোভেরা জেলটা এই অ্যালোভেরা জেলটা কিন্তু ninety nine percent pure aloe vera যেটা কিনা হাইজেনিক্যালি এক্সট্র্যাক্ট করে একদম কেয়ারফুলি প্যাকেজ করা হয়েছে যাতে ন্যাচারাল হিলিং বেনিফিটটা রিটেন করে এই প্রোডাক্টটার কিন্তু প্রচুর ইউজেজ রয়েছে তোমার স্কিন এবং হেয়ারের জন্য তাছাড়া এটা কিন্তু একদম free from paraben mineral oil silicones colour and synthetic fragrances তো এটা ইউজ করলেই তোমরা দেখতে পাবে যে এটার কালারটা কিন্তু একদম ট্রান্সপারেন্ট আর কোনো ফ্র্যাগনেন্সও নেই তো তোমরা যেটা করতে পারো অল্প একটু হাতে এটাকে নিয়ে দুটো হাতে হালকা একটু ব্লেন্ড করে নিয়ে তারপর তোমরা হালকা হালকা করে চুলে অ্যাপ্লাই করতে পারো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি মিডল পার্টিশন করেছি অ্যান্ড তারপর হালকা হালকা করে অ্যালোভেরা জেলটা দিয়ে চুলগুলো চুলগুলোকে ভালো করে সেট করে দিচ্ছি এছাড়া তোমরা কিন্তু যে কোনো হেয়ার প্রবলেমসেও এটা ইউজ করতে পারো যেমন স্প্লিটেন্সের জন্য তোমরা একদম চুলের নিচটাতে ভালো করে এটাকে অ্যাপ্লাই করতে পারো বা ড্যান্ড্রফের জন্য তোমরা কিন্তু স্ক্যাল্পে এটা ইউজ করতে পারো এটার পরেও যদি তোমাদের খুব ছোট চুল হয় এদিকে ওদিকে মানে খুবই ছোট চুল কানের পেছন অবধি যায় না তাহলে আমি বলবো ভালো করে নিট অ্যান্ড ক্লিন করে আগে স্মুথ করে নাও চুলটাকে অ্যান্ড তারপর ছোট পিন লাগাও বড়গুলো নয় যেটা খুব ভিজিবল হয় ছোট পিনগুলোকে কিন্তু ভালো করে চুলে আটকে দাও বেশিরভাগ ডান্সেই আমরা খোপা করে থাকি বাট আমরা অলওয়েজ ভাবি যে খোপার যে মানে তোমরা যদি নকল খোপা লাগাও বা ডনার্ট ইউজ করো আমাদের মাথায় ধারণা থাকে যে ডনার্ট বা খোপাটাকে ভালো করে পিন দেবো উইচ ইজ রং তোমাদেরকে যেটা করতে হবে একদম ইনিশিয়ালি যেই চুলটা তোমরা বাঁধছো মানে পনিটেলটা সেইটাকে কিন্তু মজবুত করে বাঁধতে হবে ভালো করে টাইট করে যাতে ওইটা লুজ না হয়ে যায় বিকজ তোমরা ফলস খোপা বা ডনার যেটা ইউজ করো না কেন যেটা যতটাই টাইট করে খোপাটা আটকাও না কেন পনিটেলটা যদি স্ট্রং না থাকে তাহলে কিন্তু চুলটা এমনিই খুলে আসবে সিমিলারলি তোমরা যখন বেনুনি করছো চুলটা ধরো আমার মতো যার চুল আছে ছোট বড় বেনুনি হবে না আমাকে অবভিয়াসলি ফলস বেনুনি লাগাতে হবে সেক্ষেত্রে কিন্তু যেখানটা জয়েনিং করছো সেখানটা খুব ভালো করে কালো কার দিয়ে বাঁধো যাতে একদম টাইট থাকে ওই জয়েন্ট থেকে যাতে খুলে বেরিয়ে না আসে খোপা বা ডনাট লাগানোর পর ওইটাকে কিন্তু ভালো করে কাটা বা ক্লিপ দিয়ে সেট করতে হবে তার ওপর যদি কোনো ফুলের মালা দাও সেটা কিন্তু শুধু বেঁধে দিলে হবে না সেটাতেও তোমাদেরকে কাটা বা ক্লিপ লাগাতে হবে বাট মেক শিওর এগুলো যে দড়িগুলো বেরিয়ে থাকে সেগুলোকে ঢেকে দিয়ে তোমরা একটা পিন লাগিয়ে দেবে এইভাবে তোমরা যদি করো তোমরা দেখবে অনেকটা নিট অ্যান্ড ক্লিন হেয়ার কিন্তু হয়ে যাবে এবং ডান্স করতেও তোমাদের কিন্তু খুব কমফর্ট ফিল হবে বিকজ কোনো কিছুই খুলে বেরিয়ে আসবে না চুলটাও টাইট করে বাঁধা আছে এরপর তোমাদেরকে কিছু টিপস দেবো রিগার্ডিং ইয়োর মেকআপ আমি তো প্রচুর মেকআপ ভিডিওস অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি সেখান থেকে দেখে তোমরা মেকআপ তো ডেফিনেটলি করে নেবে আমি জানি বাট কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব যেমন মেকআপ করলেই কিন্তু হবে না সেই তোমার স্কিনটাকে আগে ভালো হতে হবে তার জন্য তোমাদেরকে অনেক জল খেতে হবে স্কিনটাকে হাইড্রেটেড রাখতে হবে এবং গ্লোয়িং রাখতে হবে যাতে তার উপর মেকআপটা করলে আরও বেশি সুন্দর লাগে মেকআপের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে মেকআপের বেসটা সেটাকে ভালো প্রোডাক্ট দিয়ে ইউজ করবে এবং একটা প্রাইমার ডেফিনেটলি ইউজ করবে তো প্রাইমারের জন্য কিন্তু তোমরা ইউজ করতে পারো এই অ্যালোভেরা জেলটা এটাকে অল্প একটু নিয়ে স্কিনে অ্যাপ্লাই করবে অ্যান্ড তারপর মেকআপটা যখন করবে দেখবে একটা স্মুথ মেকআপের বেস কিন্তু তোমরা পাবে এরপর যে টিপসটা দেব সেটা কিন্তু ছোটদের জন্য নয় এটা আমি অনেক বড় বয়সে এসে নিজে এটাকে রিয়েলাইজ করেছি যখন প্রচণ্ড ক্লামজি আইব্রোজ থাকে ধরো আমার আইব্রোজ অনেক দিন করিনি অনেক গ্রোথ হয়ে গেছে তার ওপরে যখন আমি মেকআপ করি না আইব্রোজ করি হ্যানাতানা করি তখন খুব আনটাইডি লাগে জানি না কেন যতই ভালো করে মেকআপ করি না কেন দেখতে কিন্তু ভালো লাগে না so now you can see যে আমি কিন্তু আইব্রোজ আমার এখন করা রয়েছে and I haven't applied any base makeup today yes you can see আমার স্কার কিন্তু দেখা যাচ্ছে সো ইটস আ প্রুফ যে আমি কিন্তু আজকে কোনো বেস মেকআপ লাগাইনি হোয়াট আই ইউজড আমি অল্প ব্লাশ লাগিয়েছি হাইলাইট হাইলাইটার লাগিয়েছি লিপস্টিক অ্যান্ড মাস্কারা লাগিয়েছি আমি কাজলও আজকে কিন্তু পরিনি তো সবসময় মেকআপ করতে অতটা ভালো লাগে না বাট তোমরা যদি ফেসটা মানে ভালোভাবে প্রপারলি মেনটেন করে রাখো দেখবে অল্প মেকআপ করলেও কিন্তু দেখতে ভালোই লাগে তো আমি তোমাদেরকে এটা সাজেস্ট করবো মানে এটা তোমাদের ওপর টোটালি এটা সবার জন্য নয়ও এটা ছোটরা প্লিজ এটা করো না যারা আমি নর্মালি আইব্রোস করো তাদেরকে আমি বলছি যারা শো বা পারফরমেন্স করবে তার আগে আইব্রাউসটা ক্লিন করে নেবে তাতে দেখবে মেকআপটা আরও বেশি এনহ্যান্স করবে এটা ছাড়া আমি একটা অ্যাডিশনাল স্টেপ করি যদিও সবসময় নয় sometimes once a month or twice a month আমি আমার ফেসটাকেও ক্লিন করি অ্যান্ড আপার লিপসও বিকজ মেকআপের যদি মেকআপ করার সময় আপার লিপসে হেয়ার গ্রোথ থাকলে খুব বাজে লাগে আর মেকআপটা কিন্তু খুব স্মুথলি স্কিনে বসবেও না তার জন্য তোমরা কিন্তু হেয়ার রিমুভ করতে পারো ফেশিয়াল হেয়ার সেটা আমি অনেকবার আমার ব্লগ চ্যানেলে শেয়ার করেছি বাট আজকে তোমাদের সাথে আরও একবার শেয়ার করে দিচ্ছি সবার প্রথমে অ্যালোভেরা জেলটা আমি স্কিনে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং আমি একটা ফেশিয়াল রেজার নিয়ে ভালো করে সব ক্লিন করে নিচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ কতটা হেয়ার বেরিয়ে এসছে যেটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা দেখতে পাই না বুঝতেও পাই না but when we remove it we can feel a difference same ওয়েতে আমি আমার আইব্রোজ করে নিচ্ছি আইব্রোজের ডিটেল ভিডিও আমার ব্লগ চ্যানেলে প্রচুর পেয়ে যাবে তোমরা সেখান থেকে রেফার করতে পারো আদারওয়াইজ আমি জাস্ট একটু বলে দিচ্ছি আমি রেজার দিয়ে আগে এগুলোকে করে নিই অ্যান্ড তারপর টুইজার ইউজ করি টু ক্লিন প্রপারলি এটা তোমাদেরকে এখন সাজেস্ট করছি বিকজ এখন পার্লার বন্ধ স্যালন্স বন্ধ তোমাকে ঘরেই যা করার করতে হবে তো এটা তোমরা ডেফিনেটলি ট্রাই করতে পারো বাট যারা রিস্ক নিতে চাও না প্লিজ করো না আমি যা রিকোয়েস্ট করবো but I have been doing this since almost two years I guess yeah আমি কিন্তু পার্লারে যাই না মানে আমার কাছে এটা ম্যাটারই করে না যে পার্লার খোলা না বন্ধ বিকজ আমি সব কিছুই বাড়িতে করি তো মেকআপ বেসটা স্মুথ করার পর কিন্তু আরও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আসছে মেকআপে সেটা হচ্ছে আইব্রাউজ এবং আই মেকআপটা ওটা কিন্তু খুব ব্রাইট এবং বড় করতে হবে according to the place where you are going to perform মানে তোমরা যদি একটা স্টেজ পারফরমেন্স করো যেখানে অনেক দূরে লোক বসবে ততটা হেভি আই মেকআপ হবে অ্যান্ড সিমিলারলি ওটা কমতে থাকবে যত তোমার লোকজন কম হবে মানে ধরো তুমি একটা ছোট রুমে পারফর্ম করছো সেখানে তুমি যদি অনেক ভয়ঙ্কর হেভি মেকআপ করো সেটা কিন্তু অতটা দেখতে ভালো লাগে না এটা আমার নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি বিকজ আমি নিজেও যখন আমার ইউটিউব চ্যানেলের জন্য পারফর্ম করি I don't really do heavy makeup because ওখানে আমার ক্যামেরা আমার ফেসের কাছায় আসছে দূরে যাচ্ছে so I can adjust my camera according to my need but যখন আমি স্টেজ পারফর্ম করব তখন আমি একটা জায়গায় ফিক্স দর্শক একটা জায়গায় ফিক্স আমাকে ডেফিনেটলি আই মেকআপটা একটু হেভি করতে হবে তো আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করলাম হেয়ার এবং মেকআপ নিয়ে কিছু ইম্পর্টেন্ট টিপস যেটা আই গেস তোমাদের কাজে লাগবে যদি কাজে লাগে ডেফিনেটলি কমেন্ট করে জানিও because that will help me to like make more videos in such topic তো আরও অনেক টপিক আমি আজকে কভার করলাম না যেমন লাইটকে তোমরা কীভাবে নিজে ইউজ করতে পারো আই নো দ্যাট লাইট জিনিসটা তোমাদের হাতে নেই but how you can control lighting while your dancing সেগুলো নিয়ে আমি কথা বলতে চাই ড্রেস কিছু নিট অ্যান্ড ক্লিনভাবে কীভাবে ড্রেস কস্টিউম পরবে অ্যান্ড অর্নামেন্টসের কিছু হ্যাক্স এইগুলো কিন্তু আমার এখনও আমার বাকেট লিস্টে আছে যেগুলো আমি চাই তোমাদের সাথে শেয়ার করতে but let's wait let's see আগে তোমরা এই ভিডিওটা কেমন ভাবে নাও বা কতটা তোমাদের হেল্পফুল হয় অ্যান্ড তোমরা কিন্তু কমেন্ট করতে একদম ভুলো না তোমরা কমেন্ট করে জানালেই কিন্তু আমি নেক্সট টপিকগুলো নিয়ে আসবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে till then take care stay happy and keep dancing